আসসালামু আলাইকুম সবাইকে আমরা একটু অভিযানে যাচ্ছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আজকে হচ্ছে আমরা লাইফের ফার্স্ট টাইমের মতন প্যারাশুটে উঠবো মানে শিওর না আমাদের ডিসিশন কারণ আমরা অনেক ভয় পাচ্ছি হ্যাঁ, অনেক ইচ্ছাও সাহস করে যাচ্ছে আর তার পিছে আমরা দৌড়াচ্ছি আর আমার জীবনের অনেক বড় একটা ইচ্ছা প্যারাশুটে উঠে আমি গান গাবো আজ মে উপর आसमां नीचे आज मैं आगे जमाना है पीछे আমি যদি এই গানটা প্যারাশুটে উঠে গাইতেই না পারি তাহলে আমার জীবনের অনেক বড় একটা সার্থকতা অর্জন করা হবে না ওই তো ফাইম ভাইয়ারা সামনে যাচ্ছে আর আমরা পিছে এমনি এমনি দৌড়াচ্ছি আর আমরা আপনাদের দোয়া প্রার্থী তাহলে সীমা বলো তোমার ডিসিশন কি এখন কি প্যারাশুটে চড়তেছো নাকি না ভয় লাগতেছে বাট আমিও করবো কি করবা আমিও আসলে এখন আমরা প্যারাশুটে উঠতে যাচ্ছি আমরা কি উঠতে যাচ্ছি আদৌ না উঠতে যাচ্ছে টাইম বেয়ারদেরকে দেখবো দেখাবো তারপর ডিসিশন নিবো আমরা উঠবো না কিনা এখন আমার ভাই তোমার ভাই ফাহিম ভাই উঠে যাবে প্যারাশুটে আমি আল্লাহ ফাইভ বিয়ার মতো একটা যে কখনো রাইড চড়ে না সে আজকে প্যারাসুট চড়তেছে হ্যাঁ? তাকাই আছে স্পাইডারম্যান ও হ্যাঁ ছবি তুলে কি কাশবি মন খারাপ কেন আর নিবেন আজকে শেষ আমার টাকাটা চাপা মারিস না তোরে আজকে নিবে না তোর ওজন কম তুই দেখা বাতাসে যাবে মোটা দেখা মানে স্বাস্থ্য ভালো দেখে বাইরে আমার এই না না আমার থেকেও গেছে কিন্তু এখন নিবে না এখন এই যে শেষ এর জন্য এখন নিবে না তো তুমি শুকনা দেখে তোমার আরো খাইতে হবে যদি তুমি এখানে উঠতে চাও তাহলে আমার আম্মু হাসে আম্মু তো আসবেই কারণ তোমাকে নেবেন আমরা সবাই খুশি তুমি ওই বাতাসেই উঠতে থাকো আম্মু যে টাকাটা দিছে এটা দিয়ে কিছু একটা চল আমরা ওই উঠি এখন কিছু একটা করবো সুন্দর ভিউ আজকে আজকের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ